ভাব কইরা তোর সঙ্গে রে বন্ধু কষ্ট ভরা বুকে ভাব কইরা তোর সঙ্গে রে বন্ধু কষ্ট ভরা বুকে না দেব না আর মৌলাকে সে বাইন্ধা রাখে পথের কাটার জ্বালা বাউল বেশে পাগল পারা আলহারা বেতনা পাউলাকে সে বাইন্ধা রাখে পথের কাটার জ্বালা কইরা লাগি ঘর ছাড়িলাম দোষের ভাগি যত এমন বন্ধু পায় না যেন কে বন্ধুরে তোর মতো কিসের লাগি ঘর ছাড়িলা দোষের ভাগি যত বন্ধুরে তোর মত দেশের দেশি পাইলাম কত দেশের দেশি পাইলাম কত পড়শি নাই মুল্লুকে ইহকালেও পিড়িতে রে না নেব না আর মুখে ফুল কইরাও Oh.